আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক রোগীদের সাথে সরাসরি কথা বলি তারা কেমন আছেন কি কি চিকিৎসা করেছেন ইত্যাদি নানাবিধ প্রশ্ন নানাবিধ সমস্যা নিয়ে আমরা তাদের সাথে কথা বলি তাদের পূর্বের যে ইতিহাসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি তাদের জীবনে কি ধরনের ভুল হয়েছে যেটা তাদের করা উচিত হয়নি বা কোনটা তাদের জন্য সঠিক ডিসিশন ছিল যেটার কারণে তারা খুব সহজেই তারা সুস্থ এবং ভালো হয়ে গেছে এই সব কিছু বিষয় নিয়ে আসলে আমরা একটু আলোকপাত করি দর্শক আজকেও একজনের সাথে আমরা একটু কথা বলে দিব যিনি অনেক দিন অনেক দিন থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং এই ডিপিআরসিতে আসার আগ পর্যন্ত উনি জানতে পারেননি যে আসলে ওনার রোগটা কি ইভেন উনি আমাদের শুধু বাংলাদেশ না বাংলাদেশের বাইরে উনি চিকিৎসা করেছিলেন সেই উন্নত চিকিৎসাগুলো নেওয়ার পরে যখন সুস্থ হননি প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন আসেন দর্শক আমাদের আজকের পেশেন্টের সাথে একটু কথা বলে দিই আপনাদের সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার উঠে বসেন একটু কথা বলি আপনার সাথে আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু স্যার আপনার নামটা আমার দর্শকদের একটু বলেন মামা শহীদুর রহমান শহীদ শহীদুর রহমান শহীদ স্যার বাসা কোথায় আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট উলিপুর আচ্ছা। থানা আচ্ছা আমি বিগত বিশ পঁচিশ বছর যাবত কোনাবাড়িতে জব করি আচ্ছা আপনার বয়স কত হবে স্যার আমার বয়স থার্টি এইট খুব বেশি তা কিন্তু না আচ্ছা পেশাগতভাবে আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন কি পেশার সাথে যদি একটু খুলে আমি মূলত বাড়িতে আমি একটা কাজ অফিসে জব আচ্ছা। করি এখানে কাজী অফিসে তার মানে হচ্ছে বিবাহ বন্ধন মানুষের লাইফস্টাইল বা মানে জীবনের সাথে আপনি অনেকটাই অনেক ওতপ্রোত ভাবে জড়িত আচ্ছা সো আমাদের দর্শকদের জন্য যদি আপনি একটু বলতেন যে আমাদের এই যে ডিপিআরসি হসপিটাল আপনি এসেছেন এত দূর থেকে চিকিৎসার জন্য কি হয়েছিল আপনার আমার প্রধান সমস্যা ছিল কোমরে ব্যাক পেনটা আমি দুই সাল থেকে এটা আমার এই রোগটা আমি এই রোগে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার পর থেকে আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি আমি মোটামুটি পনেরো ষোলোশো ডাক্তার দেখিয়েছি আচ্ছা তারপর লাস্ট পর্যায়ে আমি দুই সালে আগস্টে ইন্ডিয়া মানে আমি চেন্নাইতে গেছিলাম সেখানে ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু কোনো আমি আরোগ্য পাইনি আচ্ছা ইন্ডিয়াতে আসার পর আমি আরো এক ডাক্তার দেখেছিলাম মেডিসিন বা ব্যথার স্পেশালি ডাক্তার দেখেছিলাম ওখানে আমি ট্রিটমেন্ট নিয়েছি মোটামুটি আমি পাঁচ বছরে আমাদের সমস্যাটা পাঁচ সাত পাঁচ বছরের উপর থেকে আমি ষোলো সতেরো ডাক্তার দেখিয়েছি ষোলো সতেরো জন অলরেডি ডক্টর ডাক্তার দেখিয়েছি লাস্ট পর্যায়ে আমি মনের একটা আশ্বাসে যে আমি ইন্ডিয়া গেলে ভালো হবে অনেকে বলে যে ইন্ডিয়া গেলে ভালো হবে ট্রিটমেন্ট ওখানকার ভালো সে কারণে গেছিলাম তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে কিন্তু আমার মূল যে সমস্যাটা তারা আমাকে বলতে পারে নাই কিন্তু আমি লাস্ট পর্যায়ে এখানে ইউটিউবে দেখে সফিউল্লা স্যারের ডিআরপি হসপিটালে আমি আসলাম স্যারকে দেখালাম স্যারকে দেখার পর স্যার আমাকে ওই সমস্ত রিপোর্ট দেখলো এনডিও যে আমি রিপোর্টগুলো করছিলাম সেগুলো আমাকে দেখলো দেখার পর সে আমাকে বলল আপনার সমস্যাটা কি আমার সমস্যা বলতে আমি বললাম আমার সমস্যা আমার পিএলআইডি এল ফোর এল সমস্যা আমাকে বলছে নাকি রগে মানে পেশেন্টের যে আমার নার্ভটা আছে নার্ভে নাকি চাপ লাগে তখনই ব্যথাটা শুরু হয় কি তো স্যার আমাকে বললো হেসে হেসে বললো যে আপনার পুরো তো সমস্যা হলো আমাকে ওপেন চ্যালেঞ্জে বললো আমাকে মানে আপনার সিনড্রোম গুলো শুনে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই জাস্ট প্রথমে উনি চ্যালেঞ্জ করে বললেন আসলে আচ্ছা, সমস্যাটি কিন্তু আমি আসলে জানতাম না হ্যাঁ। যে আমার এটা আর্থ্রাইটিস তো আমি আসলে খুব মানে একটা ভয়ভীতির মধ্যে ছিলাম পাঁচটি বছর আমি ট্রিটমেন্ট করেছি কিন্তু আমি যখন আরোগ্য পাই না কোনো সুস্থতা বোধ পাই নাই তখন আমি মনে হচ্ছে যে আমার আমি মনে হয় সুস্থ হব না এটাই আমার মনে একটা ধারণা ছিল তো পরিশেষে আমি যখন ইউটিউবে এখানকার সাক্ষাৎ বিভিন্ন সাক্ষাৎ রোগীদের সাক্ষাৎকার থেরাপিস্ট সাক্ষাৎকার দেখি তখন একটা মনে আস্থা চলে আসলো তো আমি লাশ পথে দেখে আল্লাহ আমাকে ওখানে গেলে কতটুকু আমাকে ভালো করতে পারে আমি এই বিশ্বাসে এখানে আসলাম তো এখানে আসার পর স্যার আমাকে যে নির্দেশে দিল প্রথম প্রথম নির্দেশ দিল আমাকে যে আপনি যদি এখানে আমাকে থেরাপি যে থেরাপি থেরাপি দিতে বললো আমাকে সপ্তাহে একদিন আমাকে বললো যদি আপনি থেরাপি দেন প্রতি সপ্তাহে একদিন তাহলে আমি ট্রিটমেন্ট করব আর যদি থেরাপি না দেন তাহলে আমি ট্রিটমেন্ট করবো না আচ্ছা স্যারকে কথা দিলাম যে আমি থেরাপি করবো তারা স্যার আমাকে ট্রিটমেন্ট দিল এবং বলল যে আপনি আজকে এখান থেকে শুরু করে দেন তা আমি ওখান থেকে চলে আসবার এখানে চলে আসলাম ইনডোরে আমি যেদিন থেরাপি দিলাম ওই দিনই মোটামুটি আমার যে কমর যে ভার ছিল একটা মনে করেন জাম ছিল তো জামটা মোটামুটি ওই দিনে আমি সুস্থতা প্রথম দিন প্রথম দিন আমি অনেকটা অনেকটা আমি মনে করেন যে সুস্থতা উপলব্ধি করতে মানে গত পাঁচ বছরে আপনি এত সুস্থতা মনে হয় এর আগে করেন না না না না আমি তো আস্থায় হারিয়ে ফেলছিলাম যে আমি আসলে সুস্থ হতে পারবো না কারণ আমি পনেরো ষোলোটা ডাক্তার দেখিয়েছি সব ডাক্তারের কিন্তু ওষুধ লিখছে একই কোয়ালিটি মেডিসিন কিন্তু কোম্পানি বিভিন্ন একই কোয়ালিটি কিন্তু এই সার যে ট্রিটমেন্ট আমাকে দিছে বাইরে ওষুধ লিখছে আমি দেখলাম আমি যখন ওষুধগুলো সেবন করতেছি বাইরে ওষুধ লিখছে তিন চারটা এবং দেশীয় ওষুধ লিখছে কিন্তু সেটা মানে যে আমি ট্রিটমেন্ট গুলো ওষুধ খাইছি এটার মধ্যে একটাও ছিল না আরকি আচ্ছা মানে সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেস প্রসেস আমি তারপর আমি মোটামুটি এখানে তিন সপ্তাহে মানে তিন সপ্তাহে থেরাপি দিচ্ছি দ্বিতীয় সপ্তাহে মানে আরো আমি বেশি একটা ভালো উপলব্ধি পেয়েছি তৃতীয় সপ্তাহে আরো মোটামুটি ভালো আমি পচা চলে গেছে আজকে আমি আবার এসেছি এখানে আজকে আপনার চতুর্থ সেশন চতুর্থ সেশন আলহামদুলিল্লাহ স্যার আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে আপনি প্রাথমিক জীবনে মানে যখন প্রথম এই সমস্যাটা শুরু হলো কি কি সমস্যা সমস্যা মানে আপনি আপনার শরীরে অনুভব করতেন কোথায় কোথায় সমস্যাগুলো সমস্যা আমার আসলে তো আমি তো চেয়ারে বসতাম যখন চেয়ারে বসতাম তখন পাঁচ মিনিট সাত মিনিট বয়ে থাকলে আমার পিছনে কমর উঠলে আমি মানে কমর টান টান উত্তেজনা ছিল আর কি ব্যথা তখন লেগে থাকতো আর বিশেষ করে নামাজ পড়তে গেলে বসে থাকলে আর কি নামাজে বসে বেশিক্ষণ থাকলে উঠে দাঁড়াতে গেলে সমস্যা হতো ডান সাইডে বেশি সমস্যাটা ছিল আমার ডান সাইডে ডান সাইডে পেনটা বেশি করতে আর কোমরটা বেশি ধরতো আর কি সকালে ঘুম থেকে ওঠার সময় পুরো শরীর ব্যথা করতো এরকম ছিল না আচ্ছা। শুইতে গেলে কোনো সমস্যা কিন্তু আমার সমস্যা মূলত বসে থাকলে বেশি সমস্যা থাকে মানে দীর্ঘ সময় তো বসে লেখালেখি কাজ করছেন কথা বলছেন কাউন্সেলিং করছেন ঠিক ওই সময়টা দেখতেন যে একটা সময় প্রচন্ড কোমর ধরে গেছে তবে এর মধ্যে আমি বিভিন্ন ডাক্তার আমি ধানমন্ডি তিনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছিলেন এবং থেরাপি নির্দেশনা দিয়েছিলেন আমি থেরাপি এক মাস নিয়েছি কিন্তু এই থেরাপিতে আমি যে থেরাপি নিয়েছি আমার আমার বাড়িতে তো আমি থেরাপিতে আমার ওই থেরাপিতে আরো বেড়ে গেছিল মানে ভালো হওয়ার পরিবর্তে আরো দেখেছেন আরো খারাপ হয়ে গেছিল কিন্তু এখানে যে থেরাপি গুলো দিচ্ছে আমি দেখতেছি উন্নত মানের থেরাপি যে ছেলে বলা বাহুল্য এখানে আসলে বোঝা যায় আসলে আসলে মানে যে প্রযুক্তিটা আপনি এখানে দেখেছেন বা আমার যে দক্ষ একটা টিম আছে ডক্টর শফিউল্লাহ প্রধান আছেন তার আন্ডারে থেকে যারা কাজ করছেন তারা যতটা দক্ষভাবে কাজগুলো করছেন আপনি এর আগে এরকমটা পান না না বিশেষ করে এখানে থেরাপিস্টম্যান আছেন হ্যাঁ, হ্যাঁ। তারা খুব যত্ন সহকারে মনে করেন যে পেশেন্টদের দেখাশোনা করে এবং যত্ন সহকারে তারা ট্রিটমেন্ট দেন থেরাপি দেন বিশেষ করে হুমায়ুন পরিচিত আমার প্রায় তিন দিনে হয়ে গেছে তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে ভাই কোনো সমস্যা হবে নিরাশ হয় না আপনি মোটামুটি ভালো হয়ে যাবেন আচ্ছা। ঠিক আছে তা আমিও নিরাশ হয় না আমি যখন ফার্স্ট টাইম এখানে থেরাপি দিলাম সেদিন আমি বুঝতে পারছি যে আসলে আমি মনে হয় ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো মানে একটা কথা বলে যে মর্নিং শোজ দ্য ডেজ যে আপনার সকালবেলায় বলে দেয় আসলে দিনটা কেমন যাবে আপনি প্রথম সেশনে আপনি বুঝে গেছেন যে আপনি আসলে এখানে কেমন ট্রিটমেন্ট পাবেন তো সেই বিশ্বাসে আপনি পরপর আজকে চতুর্থতম দিন এবং আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন সেই প্রচন্ড কোমরে ব্যথা বা আপনার যে স্বাভাবিক যে কাজ গুলো এখন আপনি সবকিছুই করতে পারছেন আগের মধ্যে আগে সাথে আমি অনেক সুস্থ আল্লাহ পাক আমাকে সুস্থ করাইছে আসলে সব সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা তাকে ধন্যবাদ জানাই যে আসলে ওসিলা মানুষের একটাই আমি সারে তত্ত্বাবধান এখানে এসে আমি আল্লাহ আমাকে সুস্থ করাতে এটা আমি অনেক আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে ট্রিটমেন্ট দেন এবং ভাইরা আছে এখানে খুব ভালো পরিদর্শন করেন এবং ভালোভাবে ট্রিটমেন্ট দেন থেরাপিস্ট দেন খুব ভালো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় একটু জানবো অনেকের জন্য আসলে অনেক মানে আসলে আমাদের কাছে আসলে সব ক্যাটাগরির মানুষই আছে খরচ সম্পর্কে যদি একটু বলতেন যে এই চারটা সেশন আপনার খরচ কেমন হয়েছে সেটা কি খুব বেশি পরিমাণ নাকি মোটামুটি এফোর্ড করা যায় সেরকম খরচ বলতে আমি পাঁচ বছরে তো হাজার হাজার লাখ লাখ টাকা মানে করেন যে আমার ওষুধ পেছনে করেছি আমি গত ইন্ডিয়াতে গিয়ে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করেছি তো ওই তুলনায় এখানে যে আসলে সুযোগ সুবিধাটা স্যার আমাকে বলছিল আমার যে একটা থেরাপিস্টের যে একটা খরচ আছে ওই দিন আমাকে ফিফটি পার্সেন্ট লেস দিয়েছে আচ্ছা মানে যা খরচ হয় সেটার উপরও ফিফটি পার্সেন্ট থেরাপিস্টের উপর ফিফটি পার্সেন্ট লেস দিয়েছে তো সেই তুলনায় আমি বলি এক একটা সেশনে কেমন খরচ হয়েছে এক একটা সেশনে আমার ফার্স্ট টাইম সেশনে লাগছিল চার হাজার টাকা দ্বিতীয়টা লাগছিল আবার তিন হাজার টাকা তৃতীয়টা আমার এখন পঁচিশশো টাকা পঁচিশ মানে পর্যায়ক্রমে কমে কমে আসছে তার মানে ওভারঅল প্রায় ওষুধের ক্ষেত্রে একটু উন্নত ওষুধ তো এগুলো আসলে দামি ওষুধ দিয়েছে আর কি ওষুধ ওষুধ গুলো খুব ভালো খাওয়ার পর আমার ভালো লাগতেছে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আসলে বিশ্বাস অনেক বড় একটা ব্যাপার সঠিক চিকিৎসা অনেক বড় একটা ব্যাপার আমার এই ভাইকে দেখুন গত পাঁচ বছর থেকে উনি এই ব্যথা নিয়ে উনি যুদ্ধ করে যাচ্ছেন এবং একটা সময় উনি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন উনি কল্পনা করতে পারেননি যে উনি আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন স্বাভাবিক সব কাজ করতে পারবেন উনি এটার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে পর্যন্ত গিয়েছেন এই যে এত জায়গায় গিয়েছেন পনেরো ষোলোটা ডক্টর উনি দেখে ফেলেছেন অথচ সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওনার যে কি রোগ সেটা উনি আজ পর্যন্ত জানতে পারেননি যেটা উনি ডিপিআরসি হসপিটালে আসার পর উনি জানতে পারেন এবং দেখেন মাত্র চারটা সেশনে উনি এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ তিনটা সেশনে আমি আচ্ছা, তিনটা সেশনে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন খরচও দেখুন খুবই হাতের নাগালে আসলে আমরা অনেকেই ভাবি যে উন্নত প্রযুক্তি উন্নত চিকিৎসা না জানি আসলে কত খরচ আসলে দর্শক খুব বেশি খরচ দরকার হয় না সবচেয়ে বেশি দরকার হচ্ছে মনের ইচ্ছা শক্তি আর ওনার যে রোগটা সেই রোগের নামটা হচ্ছে এস পি এ সংক্ষেপে এটাকে বলা হয় এএস এটা এক ধরনের আর্থ্রাইটিস